VoiceOverForce.com. বিষাদের করুণ ডানায় পারস বাতাসে আইরে সবাই যে মন্দিরে মন্দিরে পূজা উঠেছে আমি বলবো যে আপনার সকলেই মিলে সেই অশুভ শক্তিকে পরাজিত করতে হবে সেই মা দুর্গার মতো যেভাবে জয় করেছিলেন আমরাও সেটাই চাই Et vous voulez